এটা হচ্ছে লাউ শাক চিংড়ি দিয়ে তৈরি লাউগুলো এরপরে আসতেছে পালং শাক এটাও চিংড়ি দিয়ে তৈরি ডিসপ্লে করা আছে রুই মাছ দু পেঁয়াজে করা তারপর আসতেছে বোয়াল মাছ বড় মাছের সাইজ মাথাটা দেখেন মাথা দেখলেই বুঝতে পারবেন কত বড় মাছ থেকে তারপরে আসুন চিকেন জাল ফ্রাই চিকেন জাল ফ্রাইটা হচ্ছে কক্কর দিয়ে করা অনেকে দেশি বলতে পারে কিন্তু আমাদের আসলে দেশি না দেশি আমরা অর্ডার করলে করে দিই আমাদের দোকানের জন্য আমরা কক্কর দিয়ে গেছি তারপরে আসতেছে আপনার হাঁস বোনা ন্যাচারাল একটা জিনিস সুস্বাদু এটা হচ্ছে গরুর মাংস লাল গোলা মেজবানি যেটাই বলে তারপরে আসছে চুই ঝালা চুই ঝালে আস্তে রসুনগুলো দেখেন একটা একটা পিস থাকে চুই গাছও আছে চুই গাছ একটা হচ্ছে করলা চিংড়ি মিক্সড ভর্তা আইটেম হচ্ছে এখন যেটা আজকে আছে সেটা হচ্ছে যে হচ্ছে লইতা শুটকি আচ্ছা টমেটো এটা হচ্ছে পেঁয়াজ মরিচ আছে বটবটি আছে কাঁচকলা হচ্ছে ডিম হচ্ছে আলু এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে সিম বেন্টালিনোয় আপনারা আছে টাকি শুটকি এগুলো চিংড়ি ভোনা ভর্তা এগুলো হচ্ছে স্প্রেটারে আবার দেখাচ্ছি লিফটে এসে কাস্টমার ঢুকতেছে চুই ঝাল পাওয়া যায় চৌধুরী ডাইনিং এন্টার করবেন আপনি যারা ঢুকলেন হচ্ছে হোটেলের প্লে স্টোরে ক্যাশ কাউন্টার ওয়াশরুম এটা হচ্ছে যেটা আমাদের গরম করে রাখা হয় কিছু আমার ফাইনাল আসছে আসছে নিজেই এটা ভিডিও করতেছে